আসসালামু আলাইকুম আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি দীপক পড়ুয়া দীপ আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উনিশশো সালের ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন স্বাধীনতার ডাক এরপর নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয় দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সরকারি ছুটির দিন এই উপলক্ষে সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাগুলো সাজানো হয়েছে আলো দিয়ে দিবসের দিনব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ ভোরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে সকাল এগারোটায় দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে শহীদদের স্মরণে দোয়া মাহফিল এবং বিশেষ মোনাজাতে অংশ নেবেন দলীয় নেতাকর্মীরা বিকেল তিনটায় শহরের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে আলোচনা সভার আয়োজন করেছে দলটি টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন সূর্যদের সাথে সাথে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয় এরপর কুচকাওয়াজ শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে উখিয়া উপজেলা প্রশাসনের পক্ষে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে দিবসের প্রথম প্রহরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন সজীবের নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করেছে মহেশখালী উপজেলা প্রশাসন সকাল সাতটায় উপজেলা পরিষদস্থ আগুনের পরশমণি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ সকাল আটটায় আনুষ্ঠানিকভাবে মহেশকালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন কুচকাওয়াজ ও সালাম গ্রহণ অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আশেকুল্লা রফিক কক্সবাজারে পালিত হয়েছে ভায়াল পঁচিশে মার্চ গণহত্যা দিবস সারা দেশের ন্যায় পঁচিশ মার্চ মোমবাতি জ্বালিয়ে গণহত্যায় নিহতদের স্মরণে এক মিনিটের আউট কর্মসূচি পালন করেছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ শনিবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচির আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সংসদ সদস্য আশেকুল্লা রফিক সহ সংশ্লিষ্টরা মহেশকালীতে গণহত্যা দিবস পালন করা হয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল দিবসটি উপলক্ষে আদিনাথ মন্দির সংলগ্ন বদ্ধভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে বদ্ধভূমি প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আশেকুল্লা রফিক এদিকে ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গণহত্যা দিবস পালন করেছে কর্মসূচিতে ছিল পদ্মভূমিতে পুষ্পস্তবক অর্পণ খতমে কোরআন ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অন্যদিকে সত্যনসেন শিল্পী গোষ্ঠী জেলা সংসদের উদ্যোগে পঁচিশে মার্চ কালোরাত্রি স্মরণে শিক্ষার্থীদের ত্রৈমাসিক আবৃত্তি অনুষ্ঠান আমি মুক্ত জীবনানন্দ পর্ব তিন পালন করা হয় পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজারে দ্রব্যমূল্য স্থির স্থিতিশীল ও ভেজাল খাবার প্রতিরোধ কল্পে উখিয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সালে আহমেদ উখিয়া বাজার ও কোর্ট বাজার স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারটি প্রতিষ্ঠানের মালিককে এগারো হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে এ সময় উপজেলা স্যানিটারি কর্মকর্তা নুরুল আলম সহ সংশ্লিষ্টরা অংশ নেন দোকানে খাদ্য পণ্যের মূল্য তালিকা না থাকায় ও মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদেরকে অর্থদণ্ড দেয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সালে আহমদ এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি আবহাওয়া